আমরা যারা সহি আকিদার অন্তর্ভুক্ত তাদের পরিবার স্বজন আত্মীয় বন্ধু বান্ধবদের প্রতি কেমন ভূমিকা থাকা প্রয়োজন সহি আকিদায় যারা আমরা অন্তর্ভুক্ত আমাদের পরিবারের প্রতি সহি আকিদা ভুক্ত দাওয়াত থাকা চাই কিভাবে ইব্রাহিম আলাইহিস তার পিতাকে ডেকে বলছেন ইয়া আবাতি আব্বু ছেলে মূর্তি পূজক পিতাকে ডেকে বলছেন মূর্তির কারিগর সেই পিতাকে ডেকে বলছেন ইয়া আবাতি আব্বু এই মূর্তিগুলা কি বাবাকে বাপ বলে আব্বা বলে ডেকে এত বড় বেদিন লোকটাকে এত বড় নবী হয়ে আব্বা বলে সম্বোধন করে দাওয়াত দিচ্ছে একজনের বাপ যদি বেদিন কাফের হয় তবু তার সাথে অশালীন অসম্মানজনক কোন কথা বলা হবে না সম্মান করে আপনি কথা বলবেন টুডে অর টুমোরো আপনার পরিবারের লোকেরা অবশ্যই বুঝবে আপনার স্ত্রীর সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং এ আসবেন আন্ডারস্ট্যান্ডিং এসে আমার বাসর রাত্রিতে আমি আমার স্বামী স্ত্রী দুইজন মিলে একটা ওয়াদা করেছিলাম আমি আমার উল্লাহ ওয়াদা করেছিলাম আমার স্ত্রীর সাথে বলছিলাম ম্যাডাম আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকো আর তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকো যাতে আমাদের ঝগড়া না লাগে প্রায় ছাব্বিশ বছর পার হয়ে গেল আজও পর্যন্ত কোনো ঝগড়া লাগেনি আলহামদুলিল্লাহ আমি গরম হয়ে গেলে ম্যাডাম ঠান্ডা ম্যাডাম গরম হলে আমি ঠান্ডা আলহামদুলিল্লাহ তা আমি গরম হই বেশি ম্যাডাম গরম হয় কম মানে ম্যাডাম রাগ হয় কম আর আমি রাগ হই বেশি কিন্তু আমার ম্যাডাম ঠান্ডা থাকে যার ফলে আজও পর্যন্ত ঝগড়া লাগেনি আলহামদুলিল্লাহ আপনি পরিবারের সাথে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বেটাকে বলবেন বেটা তোমাকে আমি ডাক্তার জাকির নায়েক বানাতে চাই কিভাবে বানানো সম্ভব বলো ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন বেটা আল্লাহ তোমাকে জবাই করার জন্য অর্ডার দিয়েছেন ইয়াবাতি ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা আমি স্বপ্ন যোগে আল্লাহ আদেশ পেয়েছি তোমাকে জবাই করার জন্য আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে তোমাকে জবাই করো আমি এখন কি করব তুমি বলো ছেলে ডিসিশন দিচ্ছে

আসসালামু আলাইকুম নারী নারীকে বিবাহ করলে তার শাস্তি কি নারী নারীকে বিবাহ পুরুষ পুরুষকে বিবাহ এরা তো চলছে কি বলে জাহিলি সমাজে এরা হলো জঘন্য অপরাধ হাদিস আসছে ফাইল অল যদি ইসলামের মুসলিম হয়ে দাবি করে যেটা করে তাহলে ইসলামী শাসকের দায়িত্ব হলো দুইজনকেই হত্যা করা নামাজরত অবস্থায় অমনোযোগী হলে কি করতে হবে নামাজরত অবস্থায় অমনোযোগী হলে যে কেরাত সুরা দোয়া পড়বেন এগুলো অর্থ জেনে নেবেন এটা অর্থ বুঝে বুঝে পড়লে আপনার জন্য সহজ হবে আর আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে তিনবার থুতু মারবেন আল্লাহ যখন নবী নবীজি কোরআন নাজিল করেছেন তখন নবীজি গাছের পাতায় চামড়ায় বা সাহাবীদের বলেছেন সংরক্ষণ করে রাখি এরকম করে পরবর্তীতে কোরআন আকারে সংরক্ষিত হয়েছে আল্লাহ রসুল তন্ত্র হাদিসগুলাকে কেন সংরক্ষণ করে যেতে বলেননি আহলে হাদিস নিয়ে এত মতভেদ দেখা দিত না তাহলে হাদিস নিয়ে এত মতভেদ দেখা দিত না কোরআন এবং হাদিস একসঙ্গে সংকলন করলে কোরআনের সাথে হাদিস মিক্স হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার ছিল যার ফলে সংরক্ষণ করতে ব্যাপক হারে বলা হয় তবে রসুল জামানাতেও কিছু সংরক্ষিত ছিল আলী আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা কিতাব ছিল কিতাবের নাম ছিল সাদেদা আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বললেন যে আপনি রাগের সময়ও কিছু বলেন আবার হাসি তামাশা করে রসিকতার ছলে কিছু বলেন আমি তো কিছু কিছু লেখি আপনার কথা কোনটা লিখবো আর কোনটা ছাড়বো আপনি আমাকে বলেন আল্লাহ নবী ইসলাম বলেন তুমি লেখো মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক এই মুখ থেকে কোনো সময় হক ছাড়া না হক কথা বের হয় না হাসির সময় যেটা বলি হাসির দলিল রাগ হয়ে যেটা বলি রাগের দলিল রসিকতা কিভাবে করতে হয় ওরা রসিকতার দলিল রাগ কিভাবে করতে হয় রাগের দলিল আমি নবী যাই বলি সেটাই উম্মতের জন্য শিক্ষণীয় অতএব রসুলামের জামানায় লেখা হয়েছে লেখা হয়নি এটা ভুল কথা আর বিদায় হজের যখন ভাষণ রসুলাম দিলেন তখন মিশর থেকে একজন সাহাবি এসেছিলেন তার নাম ছিল আবু শাহ আবু শাহ হাত উঁচিয়ে বললেন যে এই ভাষণটা আমাকে লিখে দেওয়া হোক বিদায় হকের ভাষণটা আমাকে লিখে দেওয়া হোক আল্লাহ উক্তুব লাহু উক্তুব লি আমি শাহ এই আবু শাহকে তোমরা এই ভাষণটা লিখে দিয়ে দাও কাজী রাসূল সাল্লামের জামানাতেই হাদিস সংকলিত হয়েছিল এরা পরবর্তীতে এই হাদিসের উপর অপবাদ দেওয়ার জন্য এক শ্রেণীর লোকেরা এগুলি বলছে শুক্রবার কোন লোক ইন্তেকাল করলে কোন ফজিলত আছে কি আমার আম্মাজান গতকাল জমাবাদ এন্তেকাল করেছেন আমার আম্মাজানের জন্য দোয়া চাই আল্লাহ শুক্রবারে মারা গেলে তার কবরে মাপ মর্মে এরকম একটা হাদিস মনে হয় আছে আমার সঠিক জানা নেই আপনারা ভালো করে যাচাই করে নেবেন বর্তমান কোন বিষয়ে কোন বিষয়ে বেশি দাওয়াত দেওয়া উচিত বর্তমান যে বিষয়গুলিতে বেশি দাওয়াত দেওয়া উচিত তাহিদের দাওয়াত তো দিবেন এতে কোনো সন্দেহ নেই প্রথমে তাহিদের দাওয়াত দিন তাওহিদ ঠিক না হলে আকিদা ঠিক না হলে আমলের কোনো দরকার নেই আর আমল করে লাভ হবে কাজে আকিদার দাওয়াতটা তো দিতে হবে কিন্তু আমাদের পারস্পরিক যে দাওয়াতটা বিশেষ দরকার সেটা সবর পরস্পরের সম্মান শ্রদ্ধা বোধ এই দাওয়াত দিতে গিয়ে তাহারিস এখতলাফ এবং একে অপরের ভুল ধরাধরি সুন্নত মুস্তাহাব নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি এইসব বাড়াবাড়ি অতি ভক্তি অতি বিদ্বেষ এসব বিষয় সম্পর্কে সতর্ক করতে হবে আর সবর ধৈর্য নিয়ে প্রত্যেকের প্রতি সম্মান রেখে আস্তে আস্তে আগাতে হবে এইসব বিষয়ে বেশি দাবাত দেওয়া উচিত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার মতামত কি দশে গুণে সৃষ্টি বান বাতাসে বৃষ্টি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের দ্বারা দেশে অনেক খেদমত হয়েছে তার সব মাসলার সাথে তো আমরা একমত হতে পারিও নেই আর হবেও না এটা তো স্বাভাবিক কথাই এটা জানা বিষয় সম্মানিত মহতারাম আমার ছোট্ট একটি প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি এই পরিস্থিতির মাঝে আমরা কি করতে পারি প্রসঙ্গ বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় হলো আমরা সঠিক ইসলামটা জানব ইসলামটা সঠিক জানবো যে আমার করণীয়টা কি যদি ভুল করে ছেলে যদি ভুল করে তো বাপ তাকে পিটবে তাই না ছেলে যদি নামাজ না পড়ে বাপ তাকে কি করবে সাত বছরের দশ বছর নামাজের জন্য অর্ডার দিবে দশ বছর হওয়ার পরে যদি সালাত আদায় না করে তখন কি করবে পিটবে বাপ যদি সালাত আদায় না করে বেটাও কি বাপকে পিটবে তাহলে কে কাকে পিটবে আর কে কাকে পিটবে না কে কাকে শাসন করবে কে কাকে করবে না এটা আমাকে বুঝতে হবে আগে কেউ যদি অতি উৎসাহী হইতে বাপকেও শুরু করে সে যেমন অন্যায় করলো আমরা অধীনস্থ হয়ে যদি দায়িত্বশীলদেরকে যদি শুরু করি তাহলে আমরাও সেভাবে অন্যায় করলাম আল্লাহ রাইয়াতিহি তোমরা দায়িত্বশীল যে যে দায়িত্বে আছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অধীনস্থ সম্পর্কে কাজে আমাদের অধীনস্থ সম্পর্কে আমাদের বুঝতে হবে কিছু কিছু জিনিস আছে অতি আবেগ উৎসাহিত মানুষ করে ফেলে যেমন যেমন আমেরিকাতে রসলামের ব্যঙ্গ ছবি বানিয়েছে আর এইকে কেন্দ্র করে ঢাকাতে মিছিল হচ্ছে মিছিল বাধা দিচ্ছে পুলিশ পুলিশ এবার জনগণকে পিটছে আর জনগণ পুলিশকে পিটতেছে দুইজনই মুসলমান পুলিশ ও মুসলমান আপনার মামাতো ভাই পুলিশের চাকরি করে আপনি আপনার মামাতো ভাইকে পিটতেছেন আর মামাতো ভাই আপনাকে ফুফাতো ভাইকে পিটতেছেন আর ওরা ওখানে হাতে তালি দিচ্ছে আর বলছে আমরা এখানে কার্টুন বানাই আর ওরা ওরা নিজেরা মরে মরে মেরে মেরে মরে বায়তুল মাকদেশ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ই করার জন্য তাই না রাজধানী বানানোর এখন আমরা যদি মিছিল বের করে নিজেরা মারামারি করে মরি এর কোনো সমাধান হবে না আমরা প্রতিবাদ যেটুকু করা দরকার সেটুকু করবো আমাদের দেশের সরকার প্রধান দিবি তিনি প্রতিবাদ জানাই দিয়েছেন সরকার প্রধান যদি প্রতিবাদ জানায় দেয় তাই সতেরো কোটি জনগণের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে গেছে কিনা আলহামদুলিল্লাহ এরপর আমরা দোয়া করব কিন্তু আল্লাহ হেকমত হলে যে কিয়ামতের আগে আল্লাহ পাক ইহুদিদেরকে পিটানোর জন্য বাইতুল মাকদেসে জড়ো করবে এটাই মাত্র ইমাম মাহাদি আসবেন আর বাইতুল মাকদেসের লড়াই হবে ইহুদি বনাম মুসলিম ইমাম মাহাদি সলজারেরা এই ইহুদিদেরকে পিটতে থাকবে আল্লাহ রসম ভবিষ্যৎবাণী বলে গাছের আড়ালে গিয়ে ইহুদি আশ্রয় নেবে গাছ জবান খুলে বলে দিবে ইহুদি ইয়া মুসলিম তার পাথর আমার পিছনে ইহুদি লুকায় আছে ইহুদিকে মারো তাহলে কি কে বলবে গাছ বলবে আবার কালকে কাটিং পাটিং কোন ভাই যদি বলে আমানুল্লাহ মাদানি বলছে ইহুদিকে ধরো মারো এই দেখো কত বড় উস্কানিমূলক বক্তব্য এ কথাটা কে বলবে গাছ বলবে কে বলবে গাছ বলবে পাথর বলবে যে ইহুদিকে ধরো আর মারো সেই দিন আসতেছে আমরা আল্লাহর ফয়সালার উপরে অবিচল অটল থাকবো ফরজ নামাজের শেষে জিকিরগুলা শেষ করে কিছু মানুষ অবশিষ্ট সবাই মিলে মোনাজাত করতে পারবে যেমন মালয়েশিয়ায় করে থাকে জি না এটা শরীয়ত সম্মত নয় ইমাম যদি বেদাত করে তার পিছনে কি নামাজ হবে তার আকিদা আল্লাহ সব জায়গায় বিরাজমান তার পিছনে কি সালাত হবে তাকে আগে বুঝাই দাওয়াত দিতে দাওয়াত দেওয়ার পরে যদি সে না না মানে তখন তার পিছনে হবে না জেরুজালামের বিষয় তো হয়ে গেল মোবাইলে বিয়ে করলে দেশে গিয়ে কি আবার বিবাহ করতে হবে মোবাইলে যদি বিয়ে করেন আর সেখানে যদি ধোকাবাজির সম্ভাবনা না থাকে সেনা জানা বা কোন মেয়ে এক নাম্বারটা দিল না দুই নাম্বার দিল অনেক সময় সুন্দরী মেয়ে দেখায় অসুন্দরী মেয়ে সব বিয়ে করায় দেয় এরকম ধোকাবাদীর সম্ভাবনা না থাকলে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে তখন আর দেশে যায় বিয়ে লাগবে না জাকাত কত টাকা হলে দিতে হয় জাকাত দিতে হবে আপনার সাড়ে বান্ন ভরি রৌপ্য অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ সমপরিমাণ নগদ টাকা এক বছর পূর্ণ থাকলে দিতে হয় হজরত মোহাম্মদ সালাতে বেশি সময় কাটাতেন সেজদাতে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদাতে বিভিন্ন সময় বেশি সময় কাটাতেন কোনো কোনো সময় দাঁড়িয়ে বেশি সময় কাটাতেন কোনো সময় সেজদায় বেশি সময় কাটাতেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আছে না আমরা দীর্ঘদিন বিদেশ আছি পরিবারের জন্য কিন্তু আমাদের অনেক চাহিদা সেজন্য এই ব্যাপারে কিছু নসিহত করবেন যাতে আমাদের উপকার হয় চাহিদা আদম সন্তানের কম মানে পূর্বে না আমি যখন বাহরাইনে চাকরি করতাম আমার এক লাখ টাকার মতো মাসে আর্নিং ছিল এক লাখ টাকা মতো মাসে আর্নিং বাহরাইনে বাংলাদেশি খতিব বাংলাদেশি খতিব বাহরাইনের আলেমেরা মাসের পর মাস ইন্টারভিউ দিচ্ছে ক্ষতি হওয়ার সুযোগ পায় না বাংলাদেশে আমানুল্লাহ একদিনে ইন্টারভিউতে ক্ষতি হয়ে গেল আলহামদুলিল্লাহ এই বিলাসবহুল চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হলো সৌদিতে কর্মরত ছিলাম সেখানেও বিলাসবহুল চাকরি ধর্ম মন্ত্রণালয়ের চাকরি ছেলের স্কুলটা পর্যন্ত গাড়িতে অফিসের গাড়িতে করে নিয়ে যায় অফিসের টাকায় বাসা অফিসের টাকায় থাকা সবকিছু তারপরেও সেটা ছেড়ে দিয়ে আসতেছে যার প্যাটে বিদেশের চাল এক প্যাট ঢুকছে ও প্যাট থেকে সহজে ওঠে চলে না কঠিন যদি আপনি চেষ্টা না করেন তাহলে ফিরতে পারবেন মনে করতে হবে দেশে গিয়ে একটা চাপটি বানায় আজকে চাপটি খেলে বল নাম কি কসে কসে কসে সাতু কসে কসে সাতু এক কসে সাতু মানে সাতু আমি খাবো না কসে না একটা সাতু মানে একটা কষে খেলাম একটা কষে বানায় খাবো স্বামী স্ত্রী দুইজন তবু দুইজনে একসাথে থাকবো যৌবন যদি মানুষ নয় মরুভূমিতে ছেদ করে দিয়ে বুড়ো বয়সে স্ত্রীর কাছে যাওয়া যায় তখন আর যাওয়ার দরকার ক্ষুধা লাগলে খাবার খেতে হয় যখন ক্ষুধা চলে যায় তখন খাবার খাওয়ার কোনো মূল্য নেই বেগুনের ভর্তা দিয়ে ভাত খাবো স্বামী স্ত্রী দুইজন একটা চারটি বানায় খায় দিন পার করবো করবো না বিদেশ এদেশের মানুষ খায় না আমাকে সৌদি আরবে বলছে তুমি চাকরি রিজাইন নিয়ে চলে যাচ্ছ তুমি বাঙালি হ্যাঁ বাঙালি বাঙালি দেখেছো কত রকমের বাঙালি দেখেছো আর এক বাঙালি আজকে দেখে রাখো তোমার চাকরি খেতা আমি আগুন দিয়ে তোমার খেতা পুরাই দিয়ে চলে যাচ্ছি আমো বলছে দেশে দেয় কি করে খাবা বললাম তুমি রাহেলিল্লা ফেতরার টাকা পাঠাই দিও বসে বসে খাবো এরকম কথা বলো কেন তুমি এরকম প্রশ্ন করো বেদ মিয়া খামসেন মিলিয়ন নাসমা বলো মিয়াও খামসির মিল মিলিয়ন মানুষ বাংলাদেশে খায় দেশে ভিক্ষা করতে আসে দেশের লোক তো মসজিদে মসজিদে ভিক্ষা করে কিন্তু আমার বাঙালি রাস্তা ধারণ দিয়ে টাকা দেশের লোককে ভিক্ষে দেয় সেসব দিনের ইতিহাস জুলুম করবে না মানুষের উপর জুলুম বন্ধ করো তুমি হয়েছে আমার উপর জুলুম করবে না তোমার গোলাম হয়ে থাকো কতদিন মানুষকে গোলাম বানায় রাখবে অথচ তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে আপনি যদি মনোভাব এবার দৃঢ় করেন জাল্লা রুজির মালিক একটা চাপড়া একটা কষে বানায় খেয়ে থাকো দিন তাহলে আপনার দ্বারা সম্ভব না হলে বাড়িতে যাবে রঙিন গামছা ঘাড়ে করে কয়েকদিন বাজার করে খাবেন জমা করা টাকা ফুলিয়ে যাবে আবার কোন দেশে যাওয়া যায় এই যে আমাদের দেশের মানুষের মূল সমস্যাটা টাকা কামাই করে কিন্তু টাকা রাখতে জানে দুঃখজনক কথা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আমাকে আটশো বিয়াল্লিশ বিয়াল্লিশ টাইপের দেওয়া হয় তখন পাঁচশো রিয়াল আমি কামাই করি পার্ট টাইম জব করি তেরোশো রিয়াল কামাই করি তখন আমার বাংলাদেশের এই বলদিয়া কোম্পানির দিনী ভাইরা দুইশো রিয়াল করে বেতন পায় ও দুইশো রিয়াল বেতন ও লক্ষ লক্ষ টাকা খরচ করে আসতে দুইশো রিয়াল ওর বেতন রাস্তা ঝাড়তে টাকা পায় আর আমি মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে তেরোশো বিয়াল্লিশ রিয়াল আমি পাই পার মান্থ রিয়াল পাওয়া ব্যাগটা হলো পুরাতন বাংলাদেশ থেকে যেই ব্যাগে কাপড় এনেছিলাম ওই ব্যাগে আবার নিয়ে ফেরত যাচ্ছে ব্যাগটা ওই বিমানের মধ্যে আছে তা আমাদের এক ভাই পাও দিয়ে গড়ায় কয় কয় যে এই চাউলের বস্তাটা বললাম ভাই চাউলের বস্তাটা আমার বলে আপনি কোন কোম্পানির চাকরি করেন আপনার কোম্পানি বেতন দেয় না বেতন তো দেয় তো ব্যাগ এরকম কেন আমি যে বাবা আমি তো ব্যাগ এদেশে আসি আমি তো ব্যাগ এদেশে আসি এদেশে এসেছি আমি কিছু হাসিল করার তো তার মানে আমার মানে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তারপরে স্টাইপেন্ড কত দেয় তো বললাম আমাকে তাই স্টাইপেন্ড দেয় তো চার মাসের বেতনের সমান আমাদের দেশের মানুষের দুঃখ হলো এটাই মানে সমস্যা হলো এটাই যে আমরা এই নিজের ভিতরে কিছু থাকুক আর না থাকুক কিন্তু অহংকারে আমাদের পেট ভরা অনেক আর আমি যদি নিজে অহংকারী না হই সমাজ আমাকে বলে বিদেশ থেকে আসছো পুরাতন ব্যাগ নিয়ে এটা আমার কেমন কথা সমাজ আমাকে কি করে উস্কানি দেয় কিন্তু বিপদে বললে কি সমাজ পাঁচ টাকা দেয় আমাকে আপনাকে দেয় পাঁচ টাকা না তা আপনি আপনার আয় দায় বুঝে আপনি চলবেন আপনি বিলাসিতা ছেড়ে দিন আপনি অপচয় ছেড়ে দিন আপনার চাহিদা মাফিক আপনি খরচ করুন ইনশাল্লাহ আল্লাহ পাক বরকত দেবেন একামতের দিন সম্পর্কে আপনার মতামত কি একামতের দিন সম্পর্কে আমরা বলে দিয়েছি আজকের আলোচনা ভিতরে এসে গেছে একামতের দিনের প্রথম কাজ হলো দিনটা বুঝা দিন কায়েম করা দিন আগে বুঝতে দিন কি জিনিস দিন কায়েম করতে হবে কোথায় কার জন্য কতটুকু দিন প্রথমে নিজের উপরে কায়েম করতে হবে সাড়ে তিন হাত বডির উপরে দিন কায়েম করতে হবে আমার সাড়ে তিন হাত বডির উপর আমি দিন কায়েম করি আমার দাড়িটা আমি লম্বা ছেড়ে দেই আমার ফুল প্যান্ট আমি কেটে নেই আমার সুদি কারবার আমি ছেড়ে দেই আমার স্ত্রীকে আমি পর্দায় রাখি সরকার আমাকে বাধা দেবে না দিবে তাহলে আমার সাড়ে তিন হাত বডির উপর দিন কায়েম করতে তারপর আমার ছোট্ট পরিবারের উপরে আমাকে দিন কায়েম করতে